এটি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ যে আমাদের পায়ের নিচের মাটি আসলে একশো কিলোমিটার ঘন বিশাল একটি প্লেট এই প্লেট ছোট বড় অনেকগুলো প্লেটে ভাগ হয়ে গলিত লাভার উপর ভাসছে এবং ধীর গতিতে নির্দিষ্ট দিকে চলছে সবচেয়ে বড় সাতটি প্লেট যা মহাদেশগুলো তৈরি করেছে একসময় সাতটি মহাদেশ একসাথে একটি মহাদেশ হিসেবে ছিল এটাকে বলা হয় প্যাঞ্জিয়া এবং প্যাঞ্জিয়া ভাগ হয়ে বর্তমান অবস্থায় আসতে প্রায় তিনশো মিলিয়ন বছর লেগেছে যখন এরকম দুইটি প্লেটের মুখোমুখি সংঘর্ষণ হয় তখন তৈরি করে বিশাল পাহাড় পর্বত হিমালয় যখন দুইটি প্লেট একটি অন্যটির নিচে কঠিন চাপ ঘটায় তৈরি করে ভয়ঙ্কর আগ্নেয়গিরি বা ভলক্যানো যখন দুইটি প্লেট একে অপর থেকে ছিটকে পড়ে তখন ডুবন্ত সাগরে আগ্নেয়গিরি তৈরি করে যা পরে শীতল হয়ে গেলে আমরা আইল্যান্ড বা দ্বীপ বলি যখন একটি অপরটির বিরুদ্ধে স্লাইড করে তখন ভয়াবহ ভূমিকম্প আর সুনামি তৈরি হয় পৃথিবীর মহাদেশগুলোর বর্তমান অবস্থান এবং প্লেটগুলোর মুভমেন্টের এই থিওরিকে বলা হয় প্লেট টেকটনিক্স যা আজকের বিশ্বজুড়ে দৃশ্যমান বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য সৃষ্টির রহস্যকে বোঝাতে সাহায্য করে এই স্পটগুলো দেখাচ্ছে কোথায় কোথায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে একটু খেয়াল করলে বোঝা যায় ভূমিকম্পের স্পটগুলো এমনভাবে প্যাটার্ন তৈরি করেছে যেখানে দুইটি প্লেট একসাথে লেগে আছে এসব বাউন্ডারি কয়েকটি জায়গায় একটি প্লেট আরেকটির নিচে তলিয়ে যাচ্ছে এসব স্থানকে বলা হয় সাবডাকশন জোন সাবডাকশন জোনে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এবং তীব্রতা অনেক বেশি কারণ এখানে কন্টিনিউয়াসলি দুটি প্লেট মুভমেন্টের উপর আছে যেমন ইন্ডিয়ান প্লেট ক্রমাগত ইউরেশিয়ান প্লেটের দিকে প্রতি বছর সাত সেন্টিমিটার এগিয়ে যাচ্ছে যার ফলে নেপাল সহ এই পুরো সাবডাকশন জোনে প্রায় সময় বড় বড় ভূমিকম্প হয় আরেকটি উদাহরণ দেওয়া যায় জাপানকে নিয়ে জাপানকে ঘিরে আছে চার চারটি প্লেট এবং এদের সাবডাকশন প্রসেস অনেক বেশি অ্যাক্টিভ যার ফলে এই দেশে বড় বড় ভূমিকম্প এবং সুনামি সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু সাবডাকশন জোনের বাইরেও কি বড় বড় ভূমিকম্প হয় তারা কি একটু চিন্তা করি দুইটি মহাদেশের সংঘর্ষে যদি মাটির উপরে হিমালয় সৃষ্টি হয় তাহলে একইভাবে মাটির নিচে কি পরিমাণ ফাটল সৃষ্টি হতে পারে এসব ফাটলকে বলা হয় ফল্ট লাইন টেকটনিক প্লেটের মুভমেন্টের চাপে একসময় ফল্টগুলো এনার্জি রিলিজ করতে বাধ্য হয় এবং তখনই ভূমিকম্পের সৃষ্টি হয় এসব ফল্ট লাইন যা সাবভ্যাকশন জোন থেকে শত শত কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে মাটির উপরও এদের অস্তিত্ব দেখা যায় এখন আসি বাংলাদেশের ভৌগোলিক অবস্থায় বিভিন্ন রিসার্চ এবং মিডিয়ার মাধ্যমে গত ছয় সাত বছর ধরে বিজ্ঞানীরা দাবি করে আসছে বাংলাদেশের মাটির নিচের ভূমিকম্প সময়ের সাথে সাথে আরও বেশি শক্তিশালী হচ্ছে এখন প্রশ্ন থেকে যায় আট নয় মাত্রার মতো বড় ভূমিকম্প হওয়ার জিওলজিক্যাল স্ট্রাকচার বাংলাদেশের অধকি আছে ইন্ডিয়ান ইউরেশিয়ান বার্মা এই তিনটি প্লেটের মাঝামাঝি বাংলাদেশ অবস্থান করছে এই ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে তো আগাচ্ছেই তার পাশাপাশি বার্মা প্লেটের নিচ দিয়ে এগিয়ে যাচ্ছে এই তিনটি প্লেটের বাউন্ডারি দেখতে কিছুটা এরকম যে কারণে এদেশে এবং এর আশেপাশে বড় ভূমিকম্প হওয়ার মতো পোটেনশিয়াল জোন তৈরি হয় চট্টগ্রাম আর ভারতের Tripura Mizoram India Burma plate বাউন্ডারির উপর পড়ে এই জোনের সবচেয়ে বড় ভূমিকম্প হয় সতেরোশো বাষট্টি সালে প্রায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে এটি বঙ্গোপসাগরে সুনামিও তৈরি করে এমনকি ধারণা করা হয় এই ভূমিকম্পের প্রভাবে ব্রহ্মপুত্র নদী প্রায় একশো কিলোমিটার চ্যানেল পরিবর্তন করে বর্তমান অবস্থানে আসে এদিকে ইন্ডিয়া ইউরেশিয়ান প্লেটের সাবডাকশনের খুব কাছাকাছি ভূমিকম্পের অন্যতম হটস্পট হলো আসাম এখানে গত দুইশো বছর ধরে কয়েকটি বড় বড় ভূমিকম্প হয়েছে যার মধ্যে উনিশশো পঞ্চাশ সালেটি ছিল পৃথিবীর ইতিহাসে ঘটা সবচেয়ে বড় ভূমিকম্পের একটি আনুমানিক পঞ্চাশ মিলিয়ন বছর আগে যখন ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষণ হয় তখন আসামের এই অংশটি প্রায় দুই কিলোমিটার উঁচুতে উঠে গিয়ে তৈরি করে শিলং প্ল্যাটো যার ফলে এর নিচে তৈরি হয় অসংখ্য ফল্ট এবং এই ফল্টগুলো যে কোনো সময় তৈরি করতে পারে বড় ভূমিকম্প আর এরকমই একটি মেজর ফল্ট হলো ডাউকি ফল্ট শিলং প্ল্যাটো আর সিলেটকে ভাগ করেছে প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ এই ফল্ট ধারণা করা হয় এটি লাস্ট বড় ভূমিকম্প তৈরি করে আঠারোশো সাতানব্বই সালে এটিও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পের একটি বর্তমানে অন্যান্য জোনের তুলনায় বাংলাদেশের নিচে ডাউকি ফল্ট সবচেয়ে বেশি অ্যাক্টিভ হওয়া শুরু করেছে দফায় দফায় মৃদু ভূকম্প সিলেটে আবারও ভূমিকম্প এক মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প নয় দিনের ব্যবধানে সিলেটে আবার পরপর পাঁচবার This megathrust fault pushing the land forward, pushing the land upward with the ferocity maybe of an 8.0 earthquake. That's 32 times greater than what we saw in Haiti. যখন দুটি টেকটনিক প্লেটের সাবডাকশন লক হয়ে যায় তখন সেই সাবডাকশন জোনে বছরের পর বছর এনার্জি জমতে থাকে কিন্তু যেহেতু নিচে লাভা সবসময় চলমান তাই দুইটি প্লেটের সাবডাকশন একসময় আনলক হতে বাধ্য হয় যার মাধ্যমে আট নয় মাত্রার মতো বড় ভূমিকম্প তৈরি হয় সবচেয়ে ডিস্টার্বিং ফ্যাক্ট হলো গত দুইশো বছর রেকর্ডে এসব জোনে একটিও বড় ভূমিকম্প হয়নি সো সব কিছুর উপর বেস করে যদি বাংলাদেশে কোনো বড় ভূমিকম্প হয় তাহলে তিনটি পসিবিলিটিস দাঁড় করানো যায় যা হয়তো আজকেও ঘটতে পারে কিংবা শত শত বছর পর একটি বড় সুনামি কি ধরনের ক্ষতি করতে পারে তার উদাহরণ পাওয়া যায় দুই সালে এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প এবং এমন বিশাল সুনামি তৈরি করে যার প্রভাবে চোদ্দটি দেশে দুই লাখের উপর মানুষ মারা যায় এই সুনামি ঢের উচ্চতা প্রায় পনেরো মিটার থেকে ত্রিশ মিটার পর্যন্ত ছিল আর বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ডেল্টা এরিয়াতে প্রায় পনেরো কোটি মানুষ বাস করছে সবচেয়ে ডিস্টার্বিং ফ্যাক্ট হলো এই ডেল্টা এরিয়ার পঁচাত্তর পার্সেন্ট সমুদ্র থেকে দশ মিটারের নিচে হয়তোবা দুই সালের মতো বড় সুনামির সম্ভাবনা কম কিন্তু সতেরোশো সালের মতো সুনামি যদি এখন ঘটে তাহলে মানুষের মৃত্যুর সংখ্যা হয়তো মিলিয়নে পৌঁছাবে সাইন্টিফিক রিসার্চ অনুযায়ী ডাউকি ফল্টে যদি বড় ভূমিকম্প হয় তাহলে ব্রহ্মপুত্র নদী তার দুইশো বছর আগের চ্যানেলে ফিরে আসতে পারে তার মানে এই দ্বারায় বিশ্বের অন্যতম বড় এই নদী যদি বর্তমানে একশো কিলোমিটার সুইচ করে তাহলে এর মাঝখানে যা কিছু আছে সবকিছু নিশ্চিন্ন করে দিবে একটি বড় ভূমিকম্প পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূর পর্যন্ত ইফেক্ট করতে পারে আর ঢাকা ভূমিকম্প রিস্কি জোন থেকে তিনশো কিলোমিটার কম দূরত্ব অবস্থান করছে তাই এসব জোনে একটি মেজর ভূমিকম্প হলে ঢাকার রিজিয়নে যত আনস্টেবল ঘর বাড়ি বিল্ডিং আছে সব ভেঙে পড়বে তার পাশাপাশি আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এবং তা হলো এফেকশন এই এফেকশন তখন ঘটে যখন ভূমিকম্পের প্রভাবে মাটির নিচের স্তর শক্তি হারিয়ে ফেলে এবং গোটা এরিয়া মাটিতে পরিণত হয় এই স্যাটেলাইট ম্যাপ শো করছে কিভাবে ইন্দোনেশিয়ার একটি শহর লিকুয়াফ্যাকশনের নিমেষি কাদামাটিতে পরিণত হয় একটি মেজর ভূমিকম্পে এরকম লিকুয়াফ্যাকশন হওয়াটা খুবই কমন একটি ঘটনা এখন আমরা যদি ঢাকার এই ম্যাপটি দেখি তাহলে দেখা যাচ্ছে ঢাকা শহরের এই সবুজ এরিয়াগুলো লিকুয়াফ্যাকশনের জন্য খুবই আদর্শ একটি জায়গা আর এইসব এরিয়ায় কনক্রিটের নিচে বাস করছে কোটি কোটি মানুষ এই ম্যাপটি দেখতে কিছুটা অদ্ভুত হলেও এটি শো করছে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এরিয়াতে বিশ্বের অন্যতম মেগা সিটিগুলো তৈরি হয়েছে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোতে প্রায় দুই দশমিক সাত বিলিয়ন মানুষ বাস করছে যা পুরো পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষের সমান তাই বাস্তবতা হলো একটি ভূমিকম্পের ভয়াবহতা নির্ভর করে যে মানুষের কতটা ক্ষতি করছে এবং বর্তমানে এই ভূমিকম্পের প্রভাবে অতীতের তুলনায় মানুষ সবচেয়ে বেশি সাফার করবে যা দুঃখজনক হলো খুবই ন্যাচারাল একটা প্রসেস